সেই সময় কোরআন নাজিল হয় আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে আর আল্লাহ সোহানতালা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ চব্বিশে বলা হয়েছে তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করছি আমার বান্দা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর সময়ে সময়ে তাহলে অনুরূপ একটা সুরা রচনা করো এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও আর যদি তা না পারো নিশ্চিত তোমরা তা পারবে না তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে একটা সুরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে আর সবচেয়ে ছোট সুরা হয়তো তিনটা আয়াত কয়েকটা শব্দ এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ কেউ করতে পারবে না আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপটা আধুনিক কোনো মানুষ কি মানবে অবশ্যই না কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা অ্যালবার্ট আইনস্টাইনের মতে বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি আবারও বলছি অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ আমি স্মরণ করিয়ে দিচ্ছি পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না S C I E N C E তবে এটা নিদর্শনের বই S I G N S এটা আয়াতের বই এতে আছে ছয় হাজারেরও বেশি আয়াত ছয় হাজারের বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে যেগুলোর মধ্যে এক হাজারেরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি তারা নক্ষত্র সূর্য চাঁদ এবং এই পৃথিবী এটাকে নাম দিলেন বিগ ব্যাং পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত তিরিশ বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি বলা হয়েছে অবিশ্বাসীরা কি দেখে না যে মন্ডলী এবং পৃথিবী একত্রে ছিল অতপর উভয়কে পৃথক করলাম কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে চোদ্দশো বছর আগে যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে হয়তো ৩০ বছর আগে ৩৫ বছর আগে পবিত্র কোরআন বলছে সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত এগারো অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায় এবং তিনি পৃথিবীকে বললেন উভয়ই তারা বলল আমরা এলাম অনুগত হয়ে আল্লাহ সুবাহতালা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায় ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায় এই আয়াতের আরবি শব্দ সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত এগারো হচ্ছে দুখান দুখান কেবল গ্যাসকেই বোঝায় না এটা দ্বারা ধোঁয়াও বোঝায় আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে কারণ সেই সময় খুব গরম ছিল চিন্তা করেন কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যা সম্প্রতি জানলাম আমরা যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল আগে মানুষ ভাবত যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা আর পনেরোশো সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার কোরআন বলছে সুরলোকমান অধ্যায় নাম্বার একত্রিশ আয়াত নাম্বার উনত্রিশ আল্লাহ সুবান রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে আলম তারা আল্লাহ দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয় যদি পৃথিবী চ্যাপটা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না আল্লাহ একই কথা বলেছেন সুরা জুমার অধ্যায় নম্বর উনচল্লিশ এক নম্বর পাঁচ আল্লাহ রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো তাই কোরআন বলছে আল্লাহ তালা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন পেঁচানো কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব চ্যাপ্টা হলে সেটা সম্ভব না আল্লাহ আরো বলেন সুরানাজিয়াত অধ্যায় নাম্বার উনআশি আয়াত নাম্বার তিরিশ আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে মানে অতপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ আরেকটা অর্থ দাহাহা শব্দের এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে যার অর্থ ডিম আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি মেরু থেকে কিছুটা চ্যাপটা আর কেন্দ্র থেকে স্ফীত আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায় চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি এটা শুধু এ কথাই বলেনি নির্দিষ্ট করে বলছে উটপাখির ডিমের মতো আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি মহান তিনি আল্লাহ তাআলা নবমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা সামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকোজ্জ্বল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে বলা হয়েছে সুরাইনুস অধ্যায় দশ আয়াত পাঁচ এছাড়াও আছে সুরানু অধ্যায় নম্বর একাত্তর আয়াত নম্বর পনেরো এবং ষোলো কোরআনে আরো বলছে সুরা তারিক অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর তিন যে তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব তার মানে ভেদ করা অন্ধকার ভেদ করেছে আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো দ্বিতীয় শতাব্দী বিসি ষোলোশো শতাব্দীর পূর্ব পর্যন্ত নিকোলাস কোপানিকাসের আগ পর্যন্ত পনেরোশো সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার ষোলোশো নয় সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমী করে না নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে যখন স্কুলে ছিলাম স্কুল পাশ করেছি উনিশশো বিরাশিতে প্রায় পঁচিশ বছর আগে তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে আর সব কিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে সূর্য সহ তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না এই ক্ষেত্রে সূর্য স্থির কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম সুরাল আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চন্দ্র প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এখানে আরবি শব্দ ইয়াজবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে যার মানে চলন্ত দেহের গতি যদি আরবি শব্দ ইয়াজবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায় এর মানে এই না যে গড়াগড়ি করছে এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি এর মানে নয় যে ভাসছে এর মানে সাঁতার কাটছে একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এর মানে এই নয় যে এটা শূন্য ভাসছে এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল নিজ অক্ষে আবর্তন করছে তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না খালি চোখে তাকিয়ে থাকা যাবে না যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে দেখবেন সূর্যের মাঝে দাগ আছে আর প্রায় পঁচিশ দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে তার মানে সূর্যের প্রায় পঁচিশ দিন লাগে একবার আবর্তন করতে চিন্তা করেন যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির নিজকে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আবর্তন করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে এরপর যদি কোরআন পড়েন এটা উল্লেখ আছে সুরা ইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর চল্লিশ সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া আর রাত দিনকে অতিক্রম করতে পারে না চন্দ্র এবং সূর্য প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্ন আসে না কোরআন এটাই বলছে আর বিজ্ঞান আমাদের বলছে যে নবমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে যাকে বলা হয় সোলার অ্যাপেক্স হারকিউলেস তারকারাজিকেও বলা হয় আলফালাইরি যার গতি সেকেন্ডে বারো মাইল আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে তখন আর সূর্যের আলো আসবে না আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে কোরআন একই কথা বলছে সুরা ইয়াসিন অধ্যায় নম্বর ছত্রিশ আয়াত নম্বর আটত্রিশ যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে আর এটা নিয়ন্ত্রিত এখানে আরবি শব্দ মুস্তাখার যার দুটো অর্থ আছে একটা অর্থ সময় নির্ধারিত আরেকটা স্থান নির্ধারিত আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে তাই মুস্তাকারে দুটো অর্থ নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময় বিজ্ঞান অনুযায়ী সঠিক চিন্তা করেন কোরআন বলছে চোদ্দশো বছর আগে যখন স্কুলে ছিলাম আমি শিখেছি তিন ধরনের পদার্থের কথা কঠিন তরল এবং বায়বীয় আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করল যে তারা মণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না এটাকে বলা হয় প্লাজমা আর তারা বলছে এই পদার্থ বায়বী অবস্থায় ছিল যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়ন্স এবং ইলেকট্রন আছে আর কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে সুরা ফোরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরে সব কিছু তাই কোরআন বলছে আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে এটা রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর বত্রিশ যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি আরবি শব্দ হচ্ছে সামাওয়াত আমি আকাশমণ্ডলী সৃষ্টি করেছি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না উনিশশো সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডুইন হাবল বিখ্যাত জ্যোতির্বিদ তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে সুরা জারিয়াত অধ্যায় নম্বর একান্ন আয়াত নম্বর সাতচল্লিশ যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব আর কোরআন বলেছে চোদ্দশো বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল যা আমরা জেনেছি সম্প্রতি আশি বছর আগে বা নব্বই বছর আগে স্টিফেন হকিং এর মত অনুযায়ী খুবই বিখ্যাত বিজ্ঞানী তার একটা বই the brief history of time তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার যা কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে হয়তো সন্দেহবাদীরা কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে কারণ আরবরা সে সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল আমি তাদের কথা একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার শত বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল অন্য কিছু থেকে নয় আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না আমরা জানলাম সম্প্রতি পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে এটা দিয়েছিল গ্রিকরা বিশেষ করে ডেমোক্রাটসরা প্রায় তেইশশো বছর আগে আর অ্যাটমবাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ আর এটা আরবরাও জানত পরমাণুর আরবি শব্দ আরবিতে বলা হয় জাররা আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে যে যাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র কোরআন যদি পড়েন কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে এখন বিজ্ঞান উন্নত হয়েছে পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ আরও উপাদান এতে বিদ্যমান আছে তবে পরমাণুকেও ভাগ করা যায় তার মানে কি কোরআন সেকেলে কোরআন বলছে সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর তিন এবং সুরা ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর একষট্টি যে যখন তারা বলে মানে অবিশ্বাসীরা যে কিয়ামত কখনো আসবে না তাদের বলো অবশ্যই তা আসবে প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত আর তার অগচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই আর পরমাণুর চেয়ে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত অনু পরমাণু সবই তার জ্ঞানের অধীন পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে তাই কোরআন চোদ্দশো বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি পানি বিজ্ঞানের ক্ষেত্রে পানি চক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি স্কুলে যে পানি চক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন পনেরোশো সালে স্যার বার্নার্ড প্যালিসি স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয় তারপর সেই পানি মেঘ হয় মেঘ চলাচল করে উপরে ওঠে জমা হয় তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে আবার সমুদ্রে ফিরে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় আগের দিনে সপ্তম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয় পরে তা বৃষ্টি হয়ে পড়ে মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয় সপ্তম শতাব্দী বিসিতে থলেস অব মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত যেটাকে বলা হয় তারতারাস লোকজন জানতো না মাটির নিচের পানির উৎস কি তাই তারা ভাবত যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে এমনকি সতেরোশো শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেসকার্টিস এমনটাই মনে করতেন উনিশ শতকে লোকজন অ্যারিস্টোটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয় আর এটাই পানির উৎস এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির খরণ আল্লাহ করণে বলেন